ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা দেখব কিভাবে কনভারসেশন ট্র্যাকিং করতে হয় এবং গুগল অ্যানালাইটিক্স সেট করতে হয় তো এগুলো করতে হয় কখন যখন একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে গুগল অ্যাডের ভিতরে যে একটা কাস্টমার কতগুলো প্রোডাক্ট কিনতেছে মানে ধরেন আমি এক্সাম্পল যদি দেই একটা অন্ধলোককে রে আপনি তীর যদি মারতে দেন তাহলে কোন দিকে তীর যাইতেছে সেটা কিন্তু বুঝতে পারবে না তো আমরা যখন অ্যাড চালাবো তার প্রোডাক্টগুলো কতগুলো পার্সেস হইতেছে বা বিক্রি হইতেছে সেটা কিন্তু আমরা অ্যাড চালাইলে বুঝতে পারবো না যদি আমরা কনভারসেশন ট্র্যাকিং না করি তো এটার মাধ্যমে একটা কাস্টমারের মানে একটা কাস্টমার যখন আমাদের একটা অ্যাডের ভিতরে ক্লিক করে আসবে এবং ওয়েবসাইটে ঘুরবে দেন প্রোডাক্টগুলো কিনতেছে না তার বা পার্সেস করতেছে না বা ওই প্রোডাক্টটা অ্যাড টু কাট করে রাখছে কিনা সমস্ত ডিটেলস আমরা দেখতে পারবো কনভারসেশন ট্যাকিংয়ের মাধ্যমে তো আর অ্যানালাইটিক জিনিসটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে কোনো ভিজিটর কোথায় যাচ্ছে কয় মিনিট থাকতেছে এ টু জেড সব কিছু আমরা ভিজিটরের মনে করেন ওয়েবসাইটের ভিতরে যা যা করবে সব কিছু আমরা ট্র্যাকিং করতে পারি দুইটা আলাদা জিনিস কিন্তু গুগল আমরা দুইটাই করব কিন্তু গুগলের ভিতরে আপনার ক্লায়েন্টেরা যদি দেখবেন যদি আপনার কোনো সময় পারমানেন্ট ক্লায়েন্ট হয় পারমানেন্ট ক্লায়েন্ট বলতে যদি কোনো বায়ার বলে যে on time Google ad run করার জন্য তখন আপনি কনভারসেশন ট্র্যাকিং করবেন না আর যদি বায়ার বলে যে হ্যাঁ কনভারসেশন ট্র্যাকিং করো সেটা করতে পারেন আর যদি এটা অন টাইম বায়ার হয় তাহলে এটা করার প্রয়োজন হয় না এবং কনভারসেশন ট্র্যাকিং ছাড়াও আপনারা খুবই ভালোভাবে অ্যাড রান করতে পারবেন এবং ভালোভাবে অ্যাড পারফরমেন্স করবে কোনো প্রকার সমস্যা হবে না তো এটা না করলেও হয় করলে আপনি দেখতে পারবেন বিষয়গুলো একটু কারো এখান থেকে জাস্ত আছে হাসিপুরের এখান থেকে মেবি তো আমরা সরাসরি চলে যাব অ্যাডস ডট গুগল ডট কমে তো মানে হচ্ছে অ্যাডক অ্যাকাউন্টে আমরা চলে যাব এখান থেকে আমরা আগে sign in sign up sign in করে নেব আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা ওকে এখান থেকে আমার যে কোনো গুগল অ্যাড অ্যাকাউন্টে আমি যাব আমার বয়স তো ঠিক আছে নাকি ওকে তো আমি একটা ইয়া করি আমাদের একটা ডোমেন বের করি আপাতত বিডি এসিও এখানে আমি আমার আর যখন এই কনভারসেশন ট্র্যাকিং করবেন বা এটা করতে যাবেন তখন অবশ্যই বায়ারের ওয়েবসাইট লাগবে এগুলো সেট করতে গেলে ওকে তো আমরা গুগল অ্যাডস এর এখানে চলে আসলাম এখানে আসুক আমরা একটু অপেক্ষা করি এবং আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা চলে আসছি এখানে যেহেতু এটা ওয়ার্ড প্রেস ওয়েবসাইট যে কোনো ওয়েবসাইট হলে আপনি করতে পারবেন সেম একই মেথড তো যদি অন্য কোনো ওয়েবসাইট হয় শপিফাই সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করবো নি সমস্যা নেই যদি কোনো সময় শপিফাই স্টোর এরকম কোনো কিছু থাকে তো আপাতত আপনারা ওয়ার্ড প্রেসটাই মানে বেশিরভাগ বায়াররা ওয়ার্ড প্রেস দিয়েই করে কাজগুলো তো আপনারা এখান থেকে এখানে আসবেন ওকে আমাদের এটা হচ্ছে অপশন অ্যাড রান করা আমরা এখান থেকে দেখেন এখানে একটা চেলার মতো আইকন আছে এটার নাম হচ্ছে টুল সেটিংস আমরা এখানে ক্লিক করব একটু লোডটা শেষ হোক ওকে আমরা এই টুলসের এখানে ক্লিক করে ওকে হাইট তো এখান থেকে আমরা কনভারসেশনস ট্র্যাকিং এখানে ক্লিক করব মানে এখানে কনভারসেশন আছে এখানে ক্লিক করব তো ওকে আমাদের এখানে দুইটা অলরেডি আছে আমরা একটা ক্লায়েন্টের মেবি করছিলাম ওকে গ্রেট স্টার্ট সমস্যা নেই এখানে আমরা ওই কনভারসেশনের জিনিসগুলো দেখতে পারবো ঠিক আছে ওই যেমন অ্যাড রান করার পরে আমরা দেখতে পারবো যে এখানে কতগুলো কনভারসেশন হচ্ছে এ টু জেড এখান থেকে আমরা ওভারভিউটা দেখতে পারবো ওকে যখন আপনি নিউ কনভারসেশন ট্র্যাকিং করতে যাবেন সেটা কিভাবে করবেন বা সেট আপ করবেন দেখেন এখানে লেখা আছে নিউ কনভারসেশন অ্যাকশন হ্যাঁ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটু সময় লাগবে তো এখানে কিছু জিনিস আছে আমি আপনাকে বলি এটা হচ্ছে স্টার্ট ট্র্যাকিং কনভারসেশনস এখানে হচ্ছে ওয়েবসাইট যদি কোনো আপনার ক্লায়েন্ট বলে যদি ক্লায়েন্টের যদি অনলাইন সেলস মানে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে বিক্রি click page view sign up এগুলো যদি থাকে এগুলো হচ্ছে ধরেন লিড ফ্রম আপনি বলতে পারেন যে একটা কাস্টমার আইসে যদি প্রোডাক্ট কিনে সেটা আপনি ট্র্যাকিং করতে পারবেন কেউ যদি আপনার ওয়েবসাইটে যায় লিঙ্কে ক্লিক করে আপনার লিঙ্ক থেকে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন মানে ট্র্যাকিং করতে পারবেন পেজ ভিউ কেউ যদি পেজ ভিউ করে সেটা আপনি এখান থেকে ই করতে পারবেন সাইন আপ এটি দিয়ে আপনি এই ট্র্যাকিংয়ের মাধ্যমে এইগুলো করতে পারবেন হ্যাঁ এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবার যদি আপনার যদি কোনো অ্যাপ থাকে যদি অ্যাপের জন্য কনভারসেশন ট্র্যাকিং করতে হয় একটু হারুন রশিদ মিউট হয়ে যান এবার যদি আপনার অ্যাপের জন্য যদি করতে হয় যেমন একটা অ্যাপের ভিতরে অ্যাপ ইনস্টল করতে হয় বা অ্যাপ যদি কেউ পারচেস করে তাদেরকে টার্গেট মানে ট্র্যাকিং করতে বলে অ্যাপ অ্যাকশন এটা হচ্ছে এগুলো যদি কোনো কিছু করতে হয় তাহলে হবে এবার এটা হচ্ছে কল ফোন নাম্বার ওয়েবসাইট এগুলো যদি হয় এগুলো আমাদের তো দরকার নেই আমরা যেহেতু একটা করতে পারলে বাকিগুলো আপনি সেমভাবে করতে পারবেন সেই জন্য আমাদের যেটা করতে হবে আমরা ওয়েবসাইটের কাজ কাজের জন্য আমরা কাজটা করব মানে হচ্ছে ওয়েবসাইটের কনভারসেশন ট্র্যাকিংটা করব মানে ট্রাফিকের যদি আমাদের কেউ প্রোডাক্টগুলো কিনে তাদেরকে পারচেস করে তাদেরগুলোই আমরা ট্র্যাকিং করব ওকে আমরা এখান থেকে এটার উপর ক্লিক করব এখন দুই সালের নিয়ম একটু চেঞ্জ হয়েছে আগে যেরকমভাবে করতাম সেরকম না এবার এখানে আপনাকে একটা ডোমেন নাম দিতে হবে ধরেন এটা হচ্ছে আমার ডোমেন নাম তো আমি এটা দিয়ে দিলাম ডোমেন ইউআরএল এখানে বলতেছে ইন্টারিওর ইউআরএল ওয়েবসাইট এবার যদি আপনার কোনো কোনো পেজের যদি মনে হয় যে ট্র্যাকিং করা দরকার বা কোনো পেজের বিষয়গুলো দেখা দরকার তাহলে আপনাকে ওই পেজের অপশনটা দিতে হবে বা একটা ল্যান্ডিং পেজটার যদি লিঙ্ক থাকে তাহলে আপনাকে ল্যান্ডিং পেজটার লিঙ্কটা দিতে হবে এটা সম্পূর্ণ আপনার উপর থাকবে ওকে তো আমরা স্ক্রিন করে ফেলি ওকে এবার আসি হচ্ছে এখানে কিছু জিনিস আছে এটা হচ্ছে create conversation action automatically from your website event okay automatically এটা করবে আর কি এখানে আপনি কি কি করবেন সেটা এখানে বলে দেওয়া আছে যেমন এখানে আছে হচ্ছে এই অপশনগুলো আপনাকে দিতে হবে যেমন সিলেক্ট ক্যাটাগরি আপনাকে এখান থেকে আমি যেটা করি আমি যেহেতু পার্সেস চাচ্ছি যে পার্সেস যারা যারা করবে তাদেরকে আমি এখান থেকে ইয়া করতে হ্যাঁ লিড কনভারসেশন ট্র্যাকিং করতে চাচ্ছি এই পার্সেস যারা যারা করবে তাদেরকে আমি চাচ্ছি তো আমি এটা দিয়ে দিলাম এবার ধরেন এখানে পার্সেসে এখানে আমার ধরেন পার্সেসের ইউআরএল অথবা যদি ধরেন আমি এখানে ধরেন লিড ফর্ম লাগবে বা লিডের জন্য একটা ফর্ম আছে তাহলে এটা দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে তো ওইটাই থাক আমরা আপাতত একটা ইউআরএল দিয়ে দিই ইউআরএল কন্টেন্টস তো এটা দেওয়ার পর এখানে আপনার ওই যে ওয়েবসাইটের যেখানে যাবে সেটা দিয়ে দিবেন হ্যাঁ তো এটা আমি দিয়ে দিলাম আপাতত এখান থেকে অ্যাডে করে দিই করে দেওয়ার পর এবার আসি নিচের দিকে এখানে আছে add conversation action manually okay এটা আমরা এখান থেকে ম্যানুয়ালি করতে পারি দেখি এখানে কি কি আছে তো এখানে আমরা যখন ক্লিক করব এখানে কিছু জিনিস আছে হ্যাঁ তো আমরা এখান থেকে ক্যাটাগরিটা প্রথমে সিলেক্ট করব আমরা ধরেন সেলস কনভারসেশন বা পার্সেস এটাই থাক আমরা এটাই দিয়ে দিই আপাতত তো এখান থেকে পার্সেসের একটা নাম দিয়ে দিতে পারেন এটা আপনার খুশি মতো ইচ্ছা মতো দিতে পারেন কোনো সমস্যা নাই তো এটা দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিতে পারেন ধরেন ওয়েবসাইট পার্সেস আপনার খুশি ঠিক আছে ওয়েবসাইট পার্সেস এটা দেওয়ার পরে এখানে ভ্যালু দিয়ে দিবেন হচ্ছে উপরেরটা এখানে এক ডলারই থাকবে তো এখানে কাউন্ট মানে একটা কাস্টমার মানে কতগুলো প্রোডাক্ট কিনছে তার মানে একটা কাস্টমার যখন একটা প্রোডাক্ট কিনবে সেটা কি একবার কাউন্ট হবে না মানে এভরি মানে প্রতিটা ধরেন একটা ক্লায়েন্ট যদি ধরেন পাঁচটা প্রোডাক্ট কিনে আমি যদি চাই যে একবার কাউন্ট হবে তিনি একটা কাস্টমারের একবারই কাউন্ট হবে মানে একটা প্রোডাক্ট কিনলেও একবার কাউন্ট হবে আর দশটা প্রোডাক্ট কিনলেও একবারই কাউন্ট হবে তাহলে আপনি নিষেধটা দেবেন আর যদি মনে করেন না এভরি সবসময় এভরি দিবেন ওকে কয়টা প্রোডাক্ট সেল হচ্ছে এখানে এভরি দিয়ে দিবেন এভরি দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে সবগুলো তিরিশ ডে করে দিবেন হ্যাঁ ক্লিক থাউজেন্ড কনভারসেশন তিরিশ ডে এটা অ্যাঙ্গেস ভিউ কনভারসেশন উইন্ডো তো আমরা এটাও তিরিশ দিয়ে দিয়ে দিব সবগুলো হুম যা যা আছে সবগুলো আমরা তিরিশ দিয়ে করে দিব আর এখানে আছে হচ্ছে ডাটা এটা অবশ্যই ক্লিক রিকমেন্ড করতেছে আমরা এটাই দিতে পারি লাস্ট ক্লিক এটা আমরা দিতে পারি অথবা যেটা এখান থেকে বলতেছে ওইটাই আমরা দিতে পারি এটা আপনার রুচি তো আমরা আপাতত রিকমেন্ড যেটা করতেছে সেটাই দিয়ে এবার আমরা এটা সেভ করে দিলাম এবার আসি নিচের দিকে এখান থেকে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ আমরা এখানে ক্লিক করব তো ওকে ক্লিক করার পর আমাদের এখানে সিস্টেম হচ্ছে আমরা যে কনভারসেশন ট্র্যাকিংটা করব সেটার জন্য আমাদের একটা কোড দিবে তারা ওই কোডটা আমাদের ওয়েবসাইটের ভিতরে রাখতে হবে তো এখানে লেখা আছে সেট তো আমরা সেট ক্লিক করব ওকে আমরা সেট ক্লিক করি একটু সময় লাগবে হ্যাঁ তো ওকে আমাদের এখানে দেখাচ্ছে এরকম আমাদের আমরা এখান থেকে চুজ ফাইলে দেখতে পারি ওকে এটা তো আমরা করলামই ওকে এটা লাগবে না আমরা এখান থেকে দেখেন আমি চাচ্ছি যে অটোমেটিক দরকার না আমি চাচ্ছি ম্যানুয়ালি নিচেরটা লেখা আছে install a Google tag okay আমরা এখানে ক্লিক করব ক্লিক করে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটটা কি রিলেটেড সেই এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে যেমন উইক্স আছে তারপরে ডুডোয়া তারপরে ওয়ান ডট কম তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এগুলো দেওয়া আছে হ্যাঁ সাইটগুলো যদি আপনাদের সাইটগুলো এরকম হয়ে থাকে তাহলে ধরেন আমার ওয়ার্ডপ্রেস প্লাগ ইন এটা কীভাবে করতে হবে এখানে রিকোয়ারমেন্ট দেওয়া আছে one click e commerce tracking এগুলো কীভাবে কীভাবে করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে হ্যাঁ এ টু জেড বলা আছে মানে একটা গাইডলাইন দেওয়া আছে আমি চাচ্ছি এগুলো জানি এগুলো আমাদের দরকার নেই আমরা আপাতত ইনস্টল ম্যানুয়ালি এটা আমরা ক্লিক করব ক্লিক করে এখানে যে কোডটা আছে আমরা এই কোডটাকে আমরা নিব আমাদের জন্য তো আমরা এখান থেকে আমরা এখান থেকে সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাব এখান থেকে আমরা একটা প্লাগ ইন নামাবো এখানে দেখেন এখানে কোনো অপশনে ক্লিক করবেন না বাইরের কোনো একটা অপশন যদি আপনি ক্লিক করেন বাই চান্স না বুঝে যদি একটা জায়গায় ডিঅ্যাক্টিভ করে দেন তাহলে কিন্তু ওয়েবসাইটটা পুরো ভেঙে যেতে পারে সেজন্য আপনাকে কোনো জায়গায় ক্লিক না করে সরাসরি এখানে লেখা পাবেন ইনস তো আপনারা প্লাগ ইনসে ক্লিক করবেন তো প্লাগ ইনসে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরের দিকে অ্যাড এ নিউ নামের একটা অপশন আছে অ্যাড নিউ এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা প্লাগ ইন নামাবেন তো আমরা দেখি লিখবেন হচ্ছে এইস এফ সি এম এটা লিখলে হয়ে যাবে ওকে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এই প্লাগ ইনটা আমাদের লাগবে হেডার ফুটার কোড ম্যানেজার এটা আমাদের লাগবে হ্যাঁ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই কোডটা আমাদেরকে ওয়েবসাইটের হেডার অপশনে রাখতে হবে এখানে পরিষ্কারভাবে বলা আছে ওকে যেহেতু আমাদের এটা হেডার অপশনে রাখতে হবে তাহলে আমরা ইনস্টল নাও এখানে ক্লিক করব এই কোডটার মাধ্যমে আমরা করতে পারি অথবা সরাসরি আমরা আমরা থিমের হেড অপশনে যা এটা রাখতে পারি কিন্তু সবথেকে সহজ অপশন হচ্ছে আপনারা যদি প্লাগ ইনের মাধ্যমে করেন তাহলে খুব সহজে করতে পারবেন দেখেন এখানে H H F C M নামের একটা অপশন চলে আসে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে কোনো প্রকার আমাদের কোনো মানে হচ্ছে ইয়া নাই অ্যাড করা নাই হেডার অপশন অ্যাড করা নাই সেজন্য আমরা এখান থেকে অ্যাড এ নিউ এটাতে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দিবেন ধরেন কনভারসেশন ট্র্যাকিং নাম একটা নাম দিয়ে দিলাম হুম দিয়ে দেওয়ার পর এটা অবশ্যই স্টিমেল সাইট ওকে আর এটা অবশ্যই দেখবেন লোকেশনটা হেডার আছে কিনা হেডার না থাকলে কিন্তু হবে না অবশ্যই হেডার যদি না থাকেন এখানে দুইটা অপশন থাকতে পারে হয় ফুটারে থাকতে পারে এখানে যদি ফুটার অপশন থাকে লোকেশন আপনারা এখানে এসে হেডার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আমাদের কোডটা রাখতে হবে এই কোডটার এখানে দেখেন একটা বাটন আছে এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করে এখানে আমরা এটা পেস্ট করে দিব একদম সিম্পল তো এটা আমরা সেভ করে দেবো এখান থেকে আমাদের কাজ শেষ আমাদের একটা হয়ে গেছে তো এবার আমি আবার এখানে ক্লিক করি দেখি হয়েছে কিনা দেখেন একটা হয়ে গেছে এটা ওয়ান আছে এখানে আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেছে এবার দেখি তো এটা করার পরে আমি ডান দিয়ে দিলাম ডান দেওয়ার পর আমি নিচের দিকে ডান দিয়ে দিব এবার আসি এখানে এটা তো হয়ে গেল এবার যে আমি যে পার্সেসগুলো করতেছি এখানে দেখেন এটা আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সর্বোচ্চ হয়ে যাবে মানে এটা ভেরিফাই হয়ে যাবে আর কি তো এখানে আমাদের একটা কোড দিছে দেখেন ইনস্টল সাইট আমরা ট্যাগুলো ইনস্টল করে দিছি সমস্যা নাই এবার আসি হচ্ছে পার্সেস ওয়েবসাইট এটা এটা আমাদেরকে ট্র্যাকিং করতে হবে ধরেন এখানে একটা সেভ লেখা সি ইভেন্ট স্নাইপার ওকে এখানে ক্লিক করব এখানে দেখেন একটা কোড আছে ওয়ান ক্লিক ওকে দেখি ওয়ান ক্লিক এখানে এই কোডটা আমরা কপি করতে পারি হ্যাঁ কপি কোড এখানে সেমভাবে এটাও আমরা এখান থেকে দিতে পারি অ্যাডে এখানে ক্লিক করব নিউ অ্যাড এখান থেকে ধরেন একটা দিয়ে দিলাম হচ্ছে ধরেন গ্লোবাল সাইট ট্যাগ দুইটা আলাদা দিয়ে দিলাম অথবা ধরেন এটার নাম কী দেওয়া যায় conversation purchase okay website purchase okay দিয়ে এবার আমি নিচের দিকে এটাও আমি দিয়ে দিলাম এখান থেকে এটা কোথায় রাখতে হবে এখানে বলা দেওয়া আছে না হেডার ট্যাক্স ওকে এটাও হেডারে রাখতে হবে এটা দিয়ে দিলাম তো আমাদের কাজ শেষ আমরা সব কিছু হয়ে গেছে আমাদের তো আমরা সব কিছু আমাদের ওই ইয়েতে দেখতে পারবো আমি যেখানে আমাদের অ্যাড কনভারসেশন ট্র্যাকিং করছি ওইখানে আমরা দেখতে পারবো হ্যাঁ তো আমাদের কাজ মোটামুটি শেষ তো এটা হচ্ছে আপনার কনভারসেশন ট্র্যাকিংয়ের কীভাবে সেট আপ করতে হয় এটা আমরা দেখলাম এবার দেখব হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স কীভাবে সেট আপ করতে হয় তো আমরা সরাসরি চলে যাব হচ্ছে analytics dot com dot analytics dot Google dot com এখানে আমরা ক্লিক করব যদি আপনার অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট থাকে তো আমরা এখান থেকে সেটা করে নেব ওকে এটা আমাদের আর কোনো কাজ নাই এখানে ওকে আমরা এটা কেটে দিই আমাদের গুগল অ্যাড ম্যানেজারের আর কোনো কাজ নাই এটা হচ্ছে আলাদা জিনিস ওকে লোড নিচ্ছে তো একটা কাজ করি এটা আমার একটা অ্যাকাউন্ট আছে এটা আমি সাইন আউট করে দিই নতুন একটা অ্যাকাউন্টে আমি ওপেন করি হ্যাঁ এখান থেকে ধরেন আমি এই অ্যাকাউন্টটা ওপেন করি আপনার ফার্স্ট টাইম আসলে প্রথমে বলবেন সাইন ইন অ্যাকাউন্ট করতে ওকে এরকম দেখাবে হ্যাঁ প্রথমে আসার পরে এরকম দেখাবে তো আপনারা এখানে ওয়েলকাম টু গুগল অ্যানালাইটিক্স এটা এটা লেখা থাকবে আপনারা যেটা করবেন স্টার্ট এখানে ক্লিক করে দেবেন এখানে একটা অ্যাকাউন্টের নাম দিবেন এটা আপনার বিজনেস নাম দিতে পারেন বিজনেস নাম বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন আমাদের ওয়েবসাইট নাম BDSEO expert SEO expert okay দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমরা সবগুলো টিক মার্ক দিয়ে দিব একদম সিম্পল এগুলোর কিন্তু ফাইবার মার্কেট প্লেসে কাজ আছে শুধু অ্যানালাইটিক্স সেট আপ করে দিবেন ওয়েবসাইটের জন্য এটার জন্য কাজ আছে এবং কি আপনি কনভারসেশন ট্র্যাকিংয়ের জন্য যে ইয়া করবেন কনভার সেট করে দেবেন ওইটার জন্য কিন্তু আপনার কাজ আছে ওকে তো আমরা এখান থেকে এটা সম্পূর্ণ টিক মার্ক দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করব নেক্সট করার পর এখান থেকে প্রপার্টি প্রপার্টি নেম অবশ্যই এটা আপনি আপনার নাম একটা দিয়ে দিতে পারেন সেমভাবে আমি এখানে আরেকটা নাম দিয়ে দিলাম BD SEO expert expert okay দিয়ে দিলাম এখানে আপনার অবশ্যই ইউনাইটেড কিংডম দেওয়া আছে হ্যাঁ আমরা এটা অবশ্যই আমেরিকা বাংলাদেশ যদি থাকে তাহলে বাংলাদেশ যদি এটা আপনার ক্লায়েন্ট যদি আমেরিকান হয় তাহলে আমেরিকান দিবেন ইউনাইটেড স্টেটস দিবেন এবং ডলার কারেন্সিটা দিয়ে দিবেন ওকে বিডিটি এখানে হচ্ছে পাউন্ড আমাদের হয় না আমাদের হয় বাংলাদেশি টাকা দেখি টাকা আছে কি না কারেন্সির টাকা ওকে না হলে আমাদেরকে ইউএসডি ডলার ইউজ করতে হবে কিচ্ছু করার নাই ওকে টাকা টাকা টাকা ডলার ওকে এখানে নাই তাহলে আমাদের যেটা করতে হবে ডলারটাই সিলেক্ট করতে হবে ইউএসডি ডলার এখানে দেওয়ার পর আমাদের টাইম জোন কিন্তু এখানে দেখবেন যে একজাক্টলি ঠিক আছে কিনা আমাদের টাইম জোন হচ্ছে প্লাস সিক্স তো এটা আমরা দেখার পরে এবার এখানে দেখেন লেখা আছে নেক্সট তো আমরা যেটা করব এখান থেকে নেক্সটে ক্লিক করব এখানে কিছু ইন্ডিভিজুয়াল কিছু দেওয়া আছে এখানে হচ্ছে সিলেক্ট ওয়ান মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কী রিলেটেড সেটা আপনাকে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ধরেন আমার এটা হচ্ছে ধরেন এডুকেশন রিলেটেড দেখি এখানে কোনো এডুকেশন রিলেটেড আমার মনে হয় নাই যদি আপনার এটা ফ্যাশন বা বিউটি এটার সাথে যায় তাহলে এটা দিবেন যদি কোনো গাড়ির কোনো ইলেকট্রিক্যাল থাকে এটা দিবেন আর্ট আর্টের যদি থাকে এটা বুক এগুলো দেখবেন যে আপনার ক্যাটাগরি কোনটার সাথে যায় তো এগুলো দিবেন যেহেতু আমার এটা কোনোটার সাথে যাচ্ছে না তো আমি যেটা করবো এখান থেকে অদার্স দিয়ে দিবে এটা হলো অপশনাল আপনি যা খুশি দিতে পারেন কিছু যায় আসে তো এবার আসি হচ্ছে আপনার বিজনেসে কতগুলো মানুষ এমপ্লয়ার আছে মানে হচ্ছে কাজ করে আর কি সেটা আপনি আপনি দিতে পারেন সবচেয়ে বেশি বড় যেটা সেটাও দিতে পারেন অথবা মিডিয়াম দিতে পারেন লার্জ দিতে পারেন স্মল দিতে পারেন আমি আপাতত স্মলটা দিয়ে দিলাম এবং এখানে যে কোনো কয়েকটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এগুলো আপাতত সবটি দিয়ে দিতে পারেন অথবা এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো আমি আপাতত যে কয়টা আছে সব দিয়ে দিই হ্যাঁ তো সব কিছু দিয়ে দিলাম গরমে ওকে আদার্স তো আদার্স দেওয়ার দরকার নাই এবার এখান থেকে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের বলতেছে ইউনাইটেড কিংডম বলতেছে ওকে তো আমরা এখানে ইউনাইটেড বাংলাদেশ বাংলাদেশি যেহেতু আমি এটা বাংলাদেশ দিয়ে দিলাম তো এটা আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করে দিব এটা যদি আপনার ইউনাইটেড স্টেটস হয় তাহলে ইউনাইটেড স্টেটস অবশ্যই দিবেন এখানে আর যদি ইউনাইটেড স্টেটসের ওয়েবসাইট না হয় বা আপনার বায়ের যদি অন্য কান্ট্রির হয় সেই কান্ট্রির এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি দেওয়ার পর অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম দেখি হয় কি না ওকে এখানে আরেকটা আছে এটাও দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এবার অ্যাকসেপ্টে ক্লিক করি এবার অ্যাকসেপ্টটা হয়ে গেছে তো এবার আমাদের একটা কোড বসাতে হবে একটু সময় লাগবে ওকে এখানে আমাদের এগুলো অপশন দেখাইতেছে হ্যাঁ তো আমরা এগুলো সবগুলো টিক দিয়ে দিব ওকে নেক্সট এগুলো নেক্সট বলতেছে ওকে আমাদের আর দরকার নেই আমরা এখান থেকে যেহেতু আমাদের কোনো ফোন বা অ্যান্ড্রয়েডের জন্য না বা আইসদের কোনো কিছু না আমাদের হচ্ছে ওয়েবসাইট তো আমরা ওয়েবসাইটের এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারি হ্যাঁ তো আমরা এখানে আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিই আমার ওয়েবসাইটটা হচ্ছে বিডি এসিও এসিও এটা হচ্ছে ওয়েবসাইট তো এখানে আমি এই পর্যন্ত কেটে দিব হ্যাঁ যেহেতু এখানে এসটিপিসি আছে তো আমি এটা কেটে দিলাম এটা দিয়ে দিলাম এবং এখানে আমার এইটাই নাম দিয়ে দিতে পারি কিছু যায় আসে না এটা হচ্ছে অপশনাল দিতে হবে না দিলেও কোনো সমস্যা নাই মানে হচ্ছে আপনাকে দিতে হবে যে কোনো একটা নাম দিতে হবে আর কি তো এটা আমি দিয়ে দিলাম আপাতত দিয়ে দেওয়ার পর ক্রিয়েট স্টিমে ক্লিক করবেন আপনারা ক্রিয়েট স্টিমে ক্লিক করার পর একটু আমাদের অপেক্ষা করতে হবে এখানে একটা কোড জেনারেট হবে তারা আমাকে একটা কোড জেনারেট করে দিবে ওই কোডটা আমাদের ওয়েবসাইটে বসাতে হবে এটা হচ্ছে আমাদের আইডি নাম্বার স্টিম নাম্বারে হচ্ছে এটা এবং এবার আমাদের কোডটা দেখতে হবে ওকে দেখি নিচের দিকে আসি ওকে আমাদের কোডটা চলে আসছে সরি ওকে এখানে কোডটা আসার পরে এখানে দেখেন লেখা আছে ইনস্টল ম্যানুয়ালি ওকে তো আমরা যেটা করব ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করব সেমভাবে এখানে একটা কোড জেনারেট হয়েছে গুগল ট্যাগ লেখা আছে গুগল ট্যাগ এটা হচ্ছে আমাদের এই কোডটাকে বসাতে হবে আমাদের আবার ওয়েবসাইটে আমরা এবার যেটা বলবো আমরা প্লাগ মাধ্যমে করব না আমরা এবার সরাসরি দেখব হচ্ছে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে বসাবো হ্যাঁ ওয়েবসাইটের থিম সেকশনে যায় বসাবো এই দুইটা মেথডই আমি দেখাচ্ছি দুইটাতে আপনি সেমভাবে ওইভাবে কাজ করতে পারেন এবার দেখেন এখান থেকে চলে আসবেন হচ্ছে অ্যাপিরিয়েন্স অ্যাপেরিয়েন্স থেকে চলে যাবেন এডিটর ওকে থিম এডিটর এখানে যদি আমার থিম মনে হয় নাই তো ওকে দেখি আছে কি না থিম এডিটর ওকে এখানে না ভুল করে অন্য জায়গায় চলে আসছি ওকে এই সাইটটা যদিও আমার তৈরি করা নাই এখন একটু দেখি থিম এখানে মনে হয় থাকতে পারে ওকে এখানেও নাই থিমস থিমস ওকে এখানে যদি না থাকে আমি আমার আরেকটা ওয়েবসাইট দেখাই আমাদের ওয়েবসাইটে দেখাই ওকে এখানে দেখাই আপনাদেরকে আমার এটা যদি তৈরি করা নাই ভালোভাবে থিম সেট আপ করা নাই একটু দেখালে সমস্যা হবে তো আমরা ধরেন এই কোডটা এখানে বলে দেওয়া আছে কোথায় কোথায় কি করতে হবে হেডার অপশনে এটা সেট করতে হবে এখান থেকে দেখেন কপি লেখা আছে কপি কপি করব কপি করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এখানে আসার পরে এখানে দেখেন অ্যাপিরিয়েন্স অ্যাপিরিয়েন্স থেকে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করবেন আপনারা এটা প্রতিটা বাইরের ওয়েবসাইটে পাবেন তো এটার পরে এই পাশের দিকে দেখেন লেখা আছে তো <coughs> এখানে লেখা আছে থিম হেডার নামের একটা অপশন দেখেন নিচের দিকে লেখা আছে থিম হেডার আমি কি আছি ওকে এখানে দেখেন থিম হেডারটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ওই যে ফাইলটা আছে এখানে নিয়ে আসবে তো এখানে আমরা যদি একটু ক্লিক করি কারণ আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন লেখা আছে হেড দেখেন হেড শুরু এটা হচ্ছে হেড শুরু যদিও এটা আমার একটা সাইটে করা আছে তার মানে হচ্ছে আমার নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউটেরটা করা আছে সেই জন্য এটা দেখাচ্ছে হ্যাঁ এটা দেখেন দেখা দেখাচ্ছে ওকে দেখাচ্ছে এইটুকু আমার একটা করা আছে এটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্টের তো আপনি যেটা করবেন এই হেডের যেখানে শেষ এই হেডটা যেখানে শেষ তার নিচে স্পেস দিবেন হ্যাঁ ইন্টারে চাপ দিবেন ইন্টারে চাপ দিয়ে আপনি এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দিয়ে আপনি এখানে দেখেন হেড শেষ এটা হচ্ছে হেড চিহ্নতে শেষ হয় তো এর মাঝামাঝি রাখবেন ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত রাখবেন কপি করে রাখলে যেটা হবে এটা রাখে আপনি যেটা করবেন আপডেট ফাইলে ক্লিক করবেন আপডেট ফাইলে ক্লিক করলে আপনার অপশনটা কমপ্লিটলি হয়ে যাবে তো এটা হয়ে গেলে আপনার আর কোনো কাজ নেই আপনাকে এটা চব্বিশ ঘন্টা থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটটা এখানে বলে দেওয়া আছে হ্যাঁ রিসিভ হবে মানে আপনার ওয়েবসাইটের সমস্ত ডাটা এখানে রিসিভ হবে একটা ট্রাফিক বা একটা মানুষ আপনার ওয়েবসাইটে কোথায় গেছে কোন পেজে গেছে এবং কয় মিনিট ছিল কি কি করছে সমস্ত কিছু আপনারা এই গুগল অ্যানালাইটিক্সের এখানে এসে চেক করতে পারবেন বিষয়গুলো বোঝা গেছে তো এই হচ্ছে কাজ আশা করি আপনারা করতে পারবেন একদম সিম্পল